الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودايعك والله কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কিশোরগঞ্জ এলাকার ময়দানে আজকে তাকায় দেখেন আয় আল্লাহ আপনার আশেক পাগলের অভাব কত ওলামায় কেরাম হাজির কত সাদা দাড়িওয়ালা হাজি সাবরা হাজির আয় আল্লাহ কত ব্যবসায়ী কত ছাত্র ভাই কত যুবক কত চাকরিজীবীরা হাত তুলেছেন পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন রে আল্লাহ আমরা কেউ টাকা চাই না বাড়ি চাই না আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই আয় আল্লাহ কুদরতির নজর দিয়ে দেখেন অনেকে বসার জায়গা পায় না দাঁড়ায় দাঁড়ায় দিনের কথাগুলো শুনলেন দেওয়ার মতো কিছুই নাই রে আল্লাহ আপনার দরবারে কোনোটার অভাব নাই আয় আল্লাহ কিছু দেন আর নাই দেন অন্তত হেদায়তের নূর সিনায় দান করেন আল্লাহ হেদায়তের নূর সিনায় দান করেন আল্লাহ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন যারা সহযোগিতা করেছে কবুল করে নেন আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন আয় আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি আর গুণা করবো গুনার কারণে আমার হাত না পাক গুনার কারণে আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক মনে হয় এই ময়দানে আমার মতো গুনাগার আর কেউ নাই রে আল্লাহ আয় আল্লাহ বড় বড় গুনাগারদেরও তো আপনি ক্ষমা করে দিয়েছেন আমরা তো আপনার আদরের নবীর উম্মত নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন আল্লাহ নবীজির মোহাব্বতে মাফ করে দেন একজনার হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক আপনি যদি আমাদের গুনার কারণে ফিরায় দেন গফার নামটা কেন রাখলেন রহমান নামটা কেন রাখলেন রে আল্লাহ ওই নামের বরকতে আমাদের গুনা মাফ করে দেন সব ব্যবসায়ী চাকরিজীবীদের কবুল করে নেন আমার প্রত্যেকটা যুবকের আমিন কবুল করে নেন ছাত্র ভাইদের আমিন কবুল করে নেন মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন ছেলে সন্তান নেককার বানায় দেন আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ দিলের পূরণ করে দেন আল্লাহ নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ গিলাপ ধরে লাভবাহিক বলে আওয়াজ দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ মুসাফির বানায় দেন মুসাফির বানায় দেন রে আল্লাহ আয় আল্লাহ কিশোরগঞ্জের ময় বেহেস্তের বাগান কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ হেদায়াতের নূর সিনায় দান করেন কোরআন হাদিসের এলেমের নূর সিনায় দান করেন আল্লাহ ইজ্জতের উঁচু মাকাম দান করেন আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আল্লাহ হাত তুলেছি অনেকের মা নাই অনেকের বাবা নাই ওই মা বাবা কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান ওই মা বাবার জন্য কি মায়া হয় না রে সন্তান দিলাম যেই মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন কত রাতে আমি অসুস্থ বিছানায় পড়ে আছি রাতের বেলা হঠাৎ করে রাতের গভীরে তাকায় দেখি আমার পাশে আমার মা বসে আমাকে পাহারা দিতে আমি মাকে জিজ্ঞাসা করলাম মা তুমি কি ঘুমাও না মা বলে রে বাবা তুই অসুস্থ আমি মা যদি ঘুমায় যাই তুই কষ্ট পাবি আমি এই জন্য ঘুমাই নাই তোরে বসে বসে পাহারা দেই ওই মা বাবা যার নাই আর আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে কারা মা বাবা হারাইয়াতি ইয়েতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে আল্লাহ ইয়েতিমদের আমিন কবুল করে নেন সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন দীর্ঘ ন্যাক হায়াত দান করেন আল্লাহ দীর্ঘ ন্যাক হায়াত দান করেন আল্লাহ নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ আয় আল্লাহ নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ আয় আল্লাহ সহি তরিকায় চলার তৌফিক দান করেন আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ তালা সকলের মোনাজাত নবীজির মোহাব্বতে কবুল করে নেন আয় আল্লাহ গুনার কারণে চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ আপনার খাস অলিদের বন্ধু বানায় দেন আহলে হক ওলামায় কেরামদের এক বানায় দেন ইসলামের ব্যানারওয়ালা মুনাফেক থেকে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আল্লাহ আল্লাহ দিনের খাদেম বানায় দেন আল্লাহ প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ ইলিমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ চার গুণওয়ালা ভালো আমল করার তৌফিক দান করেন আল্লাহ চার গুণওয়ালা ভালো আমল করার তৌফিক দান করেন আল্লাহ নবীজির মোহাব্বতে সকলের আমিন কবুল করে নেন ওলামায় আমিন কবুল করে নেন মুরব্বীদের আমিন কবুল করে নেন চাকুরিজীবী ব্যবসায়ী যুবকদের আমিন কবুল করে নেন ছাত্রদের আমিন কবুল করে নেন আয় আল্লাহ সবার উচিল আপনি আমাকেও মাফ করে দেন আয় আল্লাহ দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে দেন আল্লাহ এখলাস দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আওয়াজের ভিতরে খ্লাস রুহানিয়াত বাড়ায় দেন ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন মাদ্রাসা ঘরের কাজ চলে গাইবি খাজানার থেকে যা প্রয়োজন ব্যবস্থা করে দেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন আমাদের দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ سبحان الله وبحمده سبحان الله العظيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين آمين برحمتك يا أرحم الراحمين